আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাতু আসসালামু আলা রসুলহিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউজ বিল্লাহি সামিউল আলিম মিন শাইতান রাজিম মিন হামজিহি ওয়া নাকফিহি ওয়া নাফসিহি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পূর্ববর্তী ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে একটা আমরা বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে ফিতরা প্রসঙ্গে এখন রামাদান মাস চলছে আমরা ফিতরা প্রসঙ্গে আলোচনা করব যে ফিতরা কি দিয়ে দিতে হবে তো আমাদের যে মতামত আমরা ব্যক্ত করে থাকি আমরা ব্যক্ত করি এইভাবেই যে বিশেষ করে ফিতরাটা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে এবার সে বুখারি জাকাতুল ফিতের অধ্যায়ের পনেরোশো তিন থেকে পনেরোশো নয় নম্বর হাদিস সুনান আবু দাউদ ষোলোশো পাঁচ থেকে পরপর হাদিসগুলো বর্ণনা পাওয়া যায় তো এতদা সত্ত্বেও বেশ কিছু আলেম ওলেমা তারা আহলে হাদিসদের উপরে একটু সমালোচনার তীর নিক্ষেপ করেছে এবং তারা বলতে চাইছে যে যদি ফিত্র আদায় করতে হয় সেক্ষেত্রে কেউ যদি মানে খাদ্যদ্রব্য দিয়ে ফিত্র আদায় করে এটা তাদের নিকটেও জায়েজ তবে তারা ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তারা বোঝাতে চাইছে যে খাদ্যদ্রব্য চাইতে যদি আমরা টাকা পয়সা দিই এটা অধিকতর উত্তম এটাই ভালো বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে তারা বিভিন্ন যুক্তি দিয়ে এই কথাগুলো বলছে এবং এর পক্ষে তারা কিছু পবিত্র করা কিছু হাদিস থেকে তারা দলিল উপস্থাপন করছে আমাদের জানা মতে চারখানা দলিল আমরা পেয়েছি বিভিন্ন আলোচকদের মুখ থেকে যে চারখানা দলিল উপস্থাপন করেছে ফিতরা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এবং আমি তাদের দলিলগুলো দেখে বুঝতে পারলাম যে তারা মূলত দিনকে রাত করার চেষ্টা করছে রাতকে দিন করার চেষ্টা করছে অনেকটা এমনটা যে জল খাবারকে মানুষের সামনে উপস্থাপন করছে খাবার জল কিন্তু মনে রাখবেন শ্রোতা মন্ডলী যে জল খাবার আর খাবার জল দুটো পার্থক্য আছে জল খাবার মানে যেটা সকালে নাস্তা খাবার জল মানে এমনি পানীয় জল ছেলে মেয়ে আর মেয়ে ছেলে দুটোর মধ্যে পার্থক্য আছে শুধু শব্দ এ সাইডটাকে এ সাইডে নিয়ে আসা আর এ সাইডটাকে এ সাইডে নিয়ে এসে তারা এমন কাজ করছে ছেলে মেয়ে মানে কি মানে একটা ছেলে একটা মেয়ে আর মেয়ে ছেলে মানে একটা মেয়ের কথা বোঝানো হচ্ছে ঠিক একই কথা দলিলগুলো উপস্থাপনের ক্ষেত্রে তারা এই কৌশলটাকে অবলম্বন করেছে বেশ কিছু আলোচকদের আজকে আমরা আপনাদের সামনে আলোচনা পেশ করব যারা এই বিষয়ে আলোচনা করেছে এবং বিশেষ করে আহলে হাদিসদের বক্তৃতাকে খণ্ডন করতে গিয়েছে বিশেষ করে মুফতি রেজওয়ান রফিকি এবং রেজাল করিম করিম আবরার নামের দুজন দেবন্দি হানাফি আলেম ডক্টর জাকির নায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ এদের বক্তৃতাকে খণ্ডন করে তারা ভিডিও রেকর্ড করেছে আমি দেখেছি তার ভিডিওটি আমাদের আলোচনা কেন কারণ হচ্ছে এটা যে তারা আহলে হাদিসদের আলেমদের এই বক্তৃতাকে খণ্ডন করেছে খণ্ডন করে ভিডিও রেকর্ড করেছে তাই আজকে আমাদেরকে পাল্টা অ্যান্টিভেনাম জবাব দেওয়ার জন্য আমরা এসেছি এবং দেখব তাদের যে দলিল দেওয়ার যে কৌশল আসলে দলিল কিভাবে দিচ্ছে আসেন প্রথমত আমরা তাদের কিছু ভিডিও ক্লিপস আমরা দেখি তারপরে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো প্রথমে আমি যার আলোচনা দেব সেটা আল্লামা অলিপুরি একজন বাংলাদেশের আলোচক তারপরে মুফতি রেজন রফিকি তারপরে মুফতি রেজল করিন আবরার এই তিনজনের আলোচনা শুনে তারপরে তারপরে তার দলিলগুলো বিশ্লেষণ ইনশাল্লাহ আমরা করব আসেন দেখি তারা কি কথা বলে আমরা স্ক্রিনটাকে নিয়ে আসার চেষ্টা করছি তাদের আলোচনার স্ক্রিনটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি এ হচ্ছে আল্লামা অলিপুরি সাহেব এনার আলোচনা একটু শ্রবণ করুন হাদিস সম্মত এবং চাউল গম গমের পরিবর্তে নগদ টাকার টাকার দ্বারা দেওয়াটাও এটা শরীয়ত সম্মত এটুকু আমি কার কিতাবের বিবরণ এবং মুফতি সাহেবগণের মতামত থেকে জানি এ ব্যাপারে আমি মনে করি আরেকটু বিস্তারিত আলোচনা আপনারা উনি যেহেতু মুফতি সাহেবুল ওনার মুখ থেকে শুনলে আপনাদের আরো পরিষ্কার হবে জি আমাদের আল্লামা অলিপুরি সাহেবের কথা গেল এবার মুফতি রেজাউল মুক্তি রিজন রফিকি আব্দুর রাজাক বিন ইউসুফ মুজাফর বিন হোসেন মতিরহমান রহমান মাদানি কাজী ইব্রাহিম ডক্টর জাকির নায়েক তাদের সকলের বক্তৃতাকে খণ্ডন করে একটা ভিডিও রেকর্ড করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট আর দলিলগুলোই দেখাবো সারা দুনিয়ার মানসিক গুণাগার যারা বলে থাকেন যে টাকা দিয়ে সদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা যায় না তাদের ব্যাপারে বুখারি শরীফ থেকে এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস যেটা ফথল বাড়িতে তিন নম্বর খন্ডে হাদিসটি এসছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের বিশিষ্ট এক সাহাবি হাজরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়ামানবাসীকে বললেন قال معاذ رضي الله تعالى عنه لأهل اليمن ائتوني بعرض ثياب خميس أو لبيس في الصدقة مكان الشعير والذرة أهون عليكم যেহেতু তোমরা মদিনার জন্য তোমরা ফিতরার ব্যবস্থা করতেছ অতএব তোমরা মদিনাবাসীদের জন্য যেহেতু কাপড় বেশি উপযোগী এবং তোমাদের জন্য যেহেতু সহজ অতএব তোমরা খাদ্যের পরিবর্তে তোমরা কাপড় নিয়ে এসো সুতরাং এই হাদিসের ভিতরে হাজরত মুয়াজ আল্লাহ দুইটি বিষয় সামনে এনেছেন এক নম্বর বিষয় তো হচ্ছে যে মদিনার সাহাবায় কেরামের জন্য কোনটা বেশি সুবিধা এবং কোনটা বেশি তাদের জন্য উপযোগী তো হাজরত মুয়াজ রাজি আল্লাহ বলেছেন যেহেতু তাদের জন্য কাপড় বেশি উপযোগী অতএব তাদের জন্য খাদ্যের প্রয়োজন নেই কাপড় দাও তাহলে এখানে একদিকে লক্ষ্য করা হচ্ছে যারা সৎকাতুল ফিতের যারা গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে মুয়াজাদি আল্লাহ তালানহু তাদের দিকে লক্ষ্য করে বললেন যে কাপড় দাও যেহেতু তাদের জন্য উপযোগী উপরন্তু যারা প্রদান করবেন ইয়ামানবাসী তাদেরকে বলা হলো তোমাদের জন্য যেহেতু একটা এটা সহজ কাপড় দেওয়া অতএব তোমরা কাপড় নিয়ে এসো এটা তোমাদের জন্য সহজ এবং তাদের জন্য উপযোগী এই হাদিসের মধ্যে দুটি বিষয় খেয়াল করা খেয়াল করা হয়েছে এক নম্বর হচ্ছে যারা ফিতরা প্রদান করবেন তাদের দিকে তাদের যেটা সহজ এবং যারা গ্রহণ করবেন তাদের জন্য কোনটা আচ্ছা আপনারা এখানে এতক্ষণ শুনলেন তার এই আলোচনাটি আমরা মুফতি রিজাল করিন আবরারের কাছে এবার চলে আসি বুখারী শরীফে যেটা মুসলিম বিশ্বের প্রসিদ্ধ কিতাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীতে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য উল্লেখ করেছেন আহ, যেটা বুখারী শেখ জুহাইর বিন নাসির তাহকিকে যে বুখারীর বুখারী রয়েছে সেই বুখারীর 1147 নং হাদিস যে হাদিসে قال معاذ رضي الله تعالى عنه لأهل اليمن ائتوني بعرض ثياب خميس أو لبيس في الصدقة مكان الشعير والذرة أهون عليكم وخير لأصحاب النبي صلى الله عليه وسلم بالمدينة অর্থাৎ তোমরা তোমাদের সৎকার মধ্যে কাপড় নিয়ে এসো খাদ্যদ্রব্যাদির স্থলে সেটা তোমাদের জন্য অধিকতর সহজ এবং মদিনার সাহাবিদের জন্য অধিক উপযোগী আপনি দর্শক আমরা প্রতি একটু খেয়াল করি যে তাদেরকে বলছেন যে তোমরা তোমাদের কাপড় নিয়ে এসো খাদ্যদ্রব্যাদির জায়গায় কারণ কি সেটা তোমাদের জন্য সহজ কারণ মদিনাবাসীদের জন্য খাদ্যদ্রব্য সংগ্রহ একটু একটু কঠিন ছিল আর মদিনাবাসীদের জন্য অধিক উপযোগী এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে কারণ মদিনাবাসী যেহেতু কাপড়ের তখন বেশি প্রয়োজন ছিল তাদের তাদের হয়তো খেজুর ছিল বা খাদ্যদ্রব্য তাদের গৃহে ইয়ে ছিল তারা খাবারের এত বেশি প্রয়োজন ছিল না এজন্য মহাজ যদি আল্লাহ তাহলে তাদেরকে বলেন যে যেহেতু এটা তাদের বেশি উপযোগী এজন্য তোমরা খাবারটা নিয়ে খাবারের স্তরে কাপড় নিয়ে এসো এই কথাটা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন যে এখানে খাবার দ্বারা যদি কেউ সৎকায় ফিতির আদায় করে তাহলে সৎকায় ফিতির আদায় হবে মানুষের জন্য অধিক উপযোগী কারণ টাকা দিলে সে খাদ্যদ্রব্য কিনতে পারে কাপড় কিনতে পারে মানে সে তার প্রয়োজন মতো তার চাহিদা মতো সে তার প্রয়োজনকে পূর্ণ করতে পারে তারপর আমরা আরেকটা মানুষ দেখি আচ্ছা আপনারা এতক্ষণ শুনলেন আমাদের মুক্তি রেজাউল রিজুয়ান রফিকি সাহেবের আলোচনা এবং পাশাপাশি রেজাউল করিম আবরার সাহেব সম্ভবত সিলেটে মনে হয় বাড়ি ওনার ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরি ফেসবুকে কথা হয়েছে ওনার নিকটে একজন আত্মীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দোয়া চেয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহ তার নিকটে আত্মীয় এবং যাদেরকে করোনা ভাইরাসে আক্রান্ত করেছে আল্লাহ সুমতাল্লাহ সার্বিক দিক থেকে তাদের শেফাই কুল্লিয়া দান করুক আল্লাহমা আমিন যাই হোক কারোর সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো আমাদের ইকতলাপ নেই আমাদের ইকতলাপ হচ্ছে ইলমি ইকতলাপ এক্ষেত্রে আমরা ইলমি জবাব দিয়ে থাকি আজকে আমরা ইলমি জবাব আমরা দেব ইনশাল্লাহ তো সার্বিক পর্যায়ে আপনারা প্রথম একটা দলিল শুনেছেন যে সহিহুল বুখারি থেকে তারা দুজনই দলিল পেশ করেছে আর আল্লামা অলিপুরি সাহেব তিনি এমনি নাফস কিছু পেশ করেনি এমনি দলিল মানে তিনি ফতোয়া দিয়েছে তো সহিউল বুখারি থেকে একটা দলিল পেশ করা হয়েছে মজবিল জাবাল থেকে আপনার তাদের মুখ থেকে অনুবাদ শুনেছেন আমি সেটা নিয়ে শুধুমাত্র কথা বলবো তারপরে আরো দলিল দিয়েছে ওগুলোকে কথা বলবো তো প্রথম কথা মনে রাখবেন তারা এই দলিল পেশ করার পরে একটা যুক্তি পেশ করেছে যে ইমাম আবু হানিফা রহমাল্লাহ দলিল বা তাদের যুক্তি হচ্ছে এটা যে মানুষকে যদি আপনি মানে খাদ্যদ্রব্য দেন একটা বাড়িতে তো যদি সবাই যদি খাদ্যদ্রব্য দেয় এ ফিতরা এটা মোটামুটি তো একটা বাড়িতে তাহলে অনেক হয়ে যাবে তো সেক্ষেত্রে মানুষ এই খাদ্যদ্রব্য নিয়ে কি করবে তার চাইতে যে টাকা দেওয়া হয় তাহলে সেই মানুষটি কি করবে টাকা দিয়ে তার নিজের ইচ্ছে মতো মাছ মাংস জামা কাপড় যা ইচ্ছা সেটাকে ক্রয় করতে পারে মানে এটাতে তাদের যুক্তি তো আমি এখানে যুক্তিটাকে খণ্ডন করি তাদের দাবি হচ্ছে এটা যে মানুষকে যদি এইভাবে ফিতরা দেওয়া হয় খাদ্য দ্রব্য দিয়ে যদি ফিতরা দেওয়া হয় তো অনেক খাদ্যদ্রব্য হয়ে যাবে কিন্তু সেই ব্যক্তির যদি যদি খাদ্যদ্রব্যের প্রয়োজন না হয় তার যদি জামা কাপড় মাছ মাংস ঈদের দিনে প্রয়োজন হয় কি করবে সেক্ষেত্রে তার জন্য যুক্তি পেশ করেছে মনে রাখবেন ইবাদতের তাওকিফি চলে না এটা একটা অসুল যে ইবাদতে তাওকিফি চলে না কোনো পরিবর্তন চলে না ইবাদত সাব্যস্ত করার জন্য কোনো কিয়াস বা তাওকিফি চলে না পরিবর্তন চলে না একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যদি বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক বা পাকিস্তানে হোক বা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম যেখানে আছে কুরবানি ঈদের সময়তে প্রচুর পরিমাণে মাংস গরিব মিসকিনের বাড়িতে জমা হয়ে যায় এমনকি এক মাস দু মাস পর্যন্ত তারা খেয়ে শেষ করতে পারে না সকলের বাড়িতে প্রচুর মাংস হয়ে যায় অনেক জায়গাতে দেখা যায় মাংস নষ্ট পর্যন্ত হচ্ছে এখন যদি কোনো মৌলানা সাহেব মুফতি সাহেব যদি বলে যে কোরবানির সময়তে তো প্রচুর মাংস তো নষ্ট হয়ে যায় বা একটা গরিব মিসকিনের বাড়িতেও প্রচুর পরিমাণে মাংস হয়ে যায় তো এত এত মাংসের প্রয়োজন নেই এক্ষেত্রে এবার করা যাক কি যে আমরা কোরবানি দেব না আমরা কোরবানির টাকাগুলো গরিব মিসকিনকে ভাগ করে দেব বা সে কোরবানির টাকা দশ হাজার হোক বা বিশ হাজার হোক এটা একটা অংশ গরিব মিসকিনকে দিব একটা অংশ প্রতিবেশীকে দিব একটা অংশ নিজে রেখে দিব এইভাবে কি পরিবর্তন চলবে সকলে ঐক্যমত যে না এভাবে ইবাদতে কোনো তাও কি চলে না তো আমরা সেখানে বলতে পারি যে মাংস নষ্ট হচ্ছে ফালতু দেওয়ার দরকার কি টাকা দিয়ে দেবো ওর যদি এক কেজি মাংস লাগে এক কেজি কিনে নিবে যদি জামা কাপড় লাগে জামা কাপড় কিনবে যদি সবজি লাগে সবজি কিনবে যদি পোশাক লাগে পোশাক কিনবে কুরবানির ক্ষেত্রে যেমন তাও তাওকিফি চলে না ঠিক বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম সেবুখারি জাগাতুল ফিতর অধ্যায়ের পনেরোশো তিন চার পাঁচ পরপর হাদিস বর্ণনা করেছেন যে তো আম খাদ্য দ্রব্য দিয়ে তিনি আমাদেরকে জাগাতুল ফিতরে তিনি আমাদের উপরে বিধান আরোপ করেছে অতএব আমাদেরকে বিশেষ করে খাদ্যদ্রব্য যেহেতু পৃথিবীতে মজুদ আছে এবং অ্যাভেলেবেল সেক্ষেত্রে বিশ্বনবীর সুন্নাতটাকে পালন করায় এটা সর্বাধিক উত্তম অমা তাকুম রসুল ফাকুজুহু অমা নাহাকুম আনহু যে রসুল্লাহ তোমাকে যেটা দিয়েছে সেটাকে গ্রহণ করে নাও আর যেটা তিনি দেয়নি সেটা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে সুরা হাসার সন উনষাট আয়াত নাম্বার সাত তাই তারাও স্বীকার করছে যে বিশ্বনবী তিনি ফিতরা আদায় করেছেন এবং তিনি আদেশ দিয়েছেন কি দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে স্বীকার করার পরেও তারা নিজেদের যুক্তি দিচ্ছে যেটা যুক্তিটা একদম লজিক্যাল ফেলাসি যেটা কেবল একটা কুযুক্তি এই কুযুক্তি দিয়ে বিশ্বনবী সুন্নাকে পরিবর্তন করা উচিত নয় আসেন তারপর তার সহিহুল বুখারি থেকে একটা দলিল দিয়েছে যেখানে তারাই অনুবাদ করেছে তবে মনে রাখবেন সুপ্রিয় শ্রোতা মন্ডলী তারা যে হাদিসটা পেশ করেছে আপনারা ভাবছেন সেই বুখারি থেকে হাদিস আসলে এটা সেই বুখারিতে সনদ সহকারে হাদিসটা নেই এটা তালিকাত হিসাবে ইমাম বুখারি অধ্যায় রচনা করেছে আর এটা দিয়ে তারা দলিল পেশ করছে ইমাম বুখারি কিতাবু জাকাহ এই অধ্যায় রচনা করার পরে তিনি একটা অনুচ্ছেদ রচনা করেছেন যে পণ্যের জাকাত যে পণ্য দ্রব্য দিয়ে জাকাত আসলে মজবিল জাবালের যে হাদিস এটা ফিতরা প্রসঙ্গে নয় এটা ফিতরা প্রসঙ্গে নয় এটা জাকাত জাকাত প্রসঙ্গে কিন্তু ওরা ফিতরার মধ্যে এসে লাগিয়ে দিল আশ্চর্য আসেন তাদের যে দলিল তারা দিয়েছে এটার অনুবাদ আমরা পড়ি ইসলাম ফাউন্ডেশন কি অনুবাদ করেছে বলছে যে তাউস রহিমাহুল্লাহ একজন তাবেই মজবিল জাবাল রদুল্লাহ তালাহু একজন সাহাবি এই দুজন প্রসঙ্গে তাউস বর্ণনা করছে মজবিল জাবাল রদিল আনু ইয়ামানবাসীদেরকে বললেন তোমরা জব ও ভুট্টার পরিবর্তে চাদর ও পরিধেয় বস্ত্র আমার কাছে জাকাত জাকাত স্বরূপ নিয়ে এসো ওটা তোমাদের পক্ষেও সহজ এবং মদিনাই নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবিদের জন্য এটা সহজ এবং উত্তম তার মানে বোঝা গেল ইমাম বুখারি এটা দিয়ে তিনি ফিতরা সাব্যস্ত করেননি এই তালিক দিয়ে এই আসারটা দিয়ে ফিতরা সাব্যস্ত করেননি এটা দিয়ে তিনি জাকাত সাব্যস্ত করেছে দুই নম্বর যদি এটা ধরেও নিই যেটা তারপরেও এটা হচ্ছে ইসের প্রসঙ্গ হচ্ছে যে ফিতরা প্রসঙ্গে তারপরে এখানে টাকার কথা নেই এখানে হচ্ছে কি জামা কাপড় পরিধেয় বস্ত্রের মাধ্যমে আদায় করেছিল তো দুটো দিক থেকে তাদের এখানে কোনোভাবে দলিল নয় ইমাম বুখারি প্রথমে এটা জাকাত সাব্যস্ত করেছে এটা ফিতরা নয় তারপরে ইমাম বুখারি দুই নম্বর তিনি এটা হাদিস সনদ সহ করে নিয়ে আসেননি এটা তালিকাত হিসাবে নিয়ে এসেছে তিন নম্বর এখানে টাকার কথা নেই এখানে আছে কিসের কথা এখানে আছে পরিধেয় বস্ত্রের কথা কিন্তু এখান থেকে পরিধেয় বস্ত্র থেকে আবারও নতুন ভাবে একটা কিয়াস করা হচ্ছে সর্বাধিক চার নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে হাদিস যেটা বর্ণনা করা হয়েছে সই বুখারিতে এটা তালিকাতে হিসেবে এসেছে সনদ সহকারে আসেনি সই বুখারি আমাদের যে নুসখা আছে দ্বিতীয় খণ্ডের একশো ষোলো পৃষ্ঠা এবং সুনা কুতনি দ্বিতীয় খণ্ডের চারশো সাতাশি পৃষ্ঠা হাদিস নাম্বার এক হাজার নয়শো তিরিশ এবং সনু কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার সাত হাজার তিনশো তিয়াত্তর বর্ণনা এসেছে একাধিক জায়গাতে এই হাদিসটা বর্ণনা এসেছে এবং শাহরুসুন লিল বাঘাবি ছয় নম্বর খণ্ডের বারো পৃষ্ঠাতে মাকতাই সামেলার সংস্করণ অনুসারে তো প্রত্যেকটা জায়গায় একটা বর্ণনা পাওয়া যাচ্ছে বা এই সনদ যেটা পাওয়া যাচ্ছে এই সনদের মধ্যে ইনকেতা আছে বিচ্ছিন্নতা আছে কেমন বিচ্ছিন্নতা একটু বুঝবেন প্রথমে তারাই অনুবাদ করেছে যে তাউস রহমাল্লাহ বলেন যে মহাজবিল জাবাল রদিল্লাহ ইয়েমানবাসীদের বললেন তাউস মজবিল জাবাল সূত্রে বর্ণনা করেছে তাউস একজন তাবেই মজবিল জাবাল একজন সাহাবি এবার দেখেন ইমাম হাজার আসকালানি রহিমাহুল্লাহ মানে এই সনদ প্রসঙ্গে ফাতুল বাড়ির মুকদ্দমা প্রথম খণ্ড আঠারো পৃষ্ঠায় তিনি বলতে চেয়েছেন এইভাবে যে তাউস রাইমাহুল্লাহ মুয়াজবিল জাবালের কাছ থেকে শ্রবণ সাব্যস্ত নয় বা শ্রবণ তিনি শোনেননি প্রথম কথা তাউস রাইমাহুল্লাহ মুয়াজবিল জাবালের কাছ থেকে কোনো কিছু শোনেন নাই তে হাদিসটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে তাউস তো মজ থেকে শুনে নাই কিন্তু এই হাদিস বর্ণনা করছে যে তাউস মজবিল জাবাল সূত্র বর্ণনা করছে ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়ি থেকে তিনি বলে দিচ্ছেন যে এই তাউস রহমাহুল্লাহ মজ থেকে শুনে নাই মুফতি রেজওয়ান রফিকি তিনি ফাতুল বাড়িরও দলিল দিয়েছে আপনি এটা হজম করলেন কেন এটা বলতে পারতেন যে ইমাম হাজার আসকান রহমাল এই কথা বলেছে যে তাউস থেকে মজ যে শ্রবণ সাব্যস্ত নাই তিনি শোনেন নাই ফাতুল বাড়ি প্রথম খণ্ড আঠারো পৃষ্ঠায় একইভাবে ইরশাদুল সারিতে আল্লামা কাস্তালিন রহিমাহুল্লাহ সৈবুখারির সারা ব্যাখ্যা লিখতে গিয়ে তিনিও প্রথম খণ্ডের সাতাশ পৃষ্ঠায় তিনি কথা বলেছেন যে তাউস থেকে মজে শ্রবণ সাব্যস্ত নয় ইমাম হাজার আসকালানি সহিহুল বুখারির প্রত্যেকটা অধ্যায়কে আল মানে নিয়ে নিয়ে তিনি একটা বই রচনা করেছেন যেটার নাম হচ্ছে তাগলিক উত্তালিক তৃতীয় খণ্ডের তেরো পৃষ্ঠাতে তিনিও এখানে বিচ্ছিন্নতার কথা বলেছেন এমনকি রোজিয়াতুল মহাদ্দিন হাদিস নাম্বার ছয়শো তেরোতে তিনিও কথা বলেছেন স্পষ্টভাবে যে মজের থেকে মানে তাউস মজ থেকে শোনে নাই শ্রবণ সাব্যস্ত নয় তো সার্বিকভাবে প্রমাণ হলো সে বুখারি এ হাদিস দিয়ে দলিল দেওয়া উচিত নয় কেননা এটা মানে এটা ইনকেতা আছে সূত্র বিচ্ছিন্নতা আছে যেটা আমরা পাঁচখানা দলিল পেশ করলাম দুই নম্বর বিষয় যে এটা জাকাতের বিষয়ে তিন নম্বর বিষয় ইমাম বুখারি এটা তালিকাত হিসেবে নিয়ে এসেছে চার নম্বর বিষয় এখানে খাদ্য দ্রব্যের পরিবর্তে পোশাক পরিধানের কথা আছে যদিও জাকাতের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে কিন্তু তারা টাকার দলিল দিচ্ছে পাঁচ নম্বর বিষয় সমস্ত কিছু ধরে নিলেও এই হাদিসটা এই আসারটা সহি নয় এটা মনকে এটা ইনকেতা আছে বিচ্ছিন্ন সনদ আছে তো বিচ্ছিন্ন সনদ দিয়ে আপনি কিভাবে দলিল পেশ করছেন মানুষকে ধোকা দিচ্ছেন কেন যখন দলিলটা পেশ করছেন তখন বলে দেন যে হ্যাঁ এই হাদিসটা ইমাম বুখারি হাদিস হিসেবে নিয়ে আসেন নাই তিনি এটা তালিকাত হিসেবে নিয়ে এসেছে স্পষ্ট ক্লিয়ার করে দেন তারপরে বলেন যে এটা মজ থেকে মানে তাউস থেকে মজের শ্রবণ সাব্যস্ত নয় এটা ইনকেতা আছে এটা বলে দেন আপনার কেন বলছেন না ধোকা দিচ্ছেন কেন আপনি আব্দুর রাজাক বিন ইউসুফ মুজাফর বিন মহাসেন হাফেজাহুল্লাহ তারপরে কাজী ইব্রাহিম সাহেব ডক্টর জাকির নায়কের ভুল ধরতে এসে আপনি নিজে এখানে গোপন করে রাখছেন ইলমকে গোপন করছেন সবাকারা বিয়াল্লিশ নম্বর আয়াত পরিষ্কারভাবে পড়ে দেখে নেন যে ইলমকে গোপন করছেন কেন ভাই পরিষ্কার করে দেন যে হাদিসটা ইমাম বুখারি তালিকাত হিসেবে নিয়ে এসেছে এটা বুখারি সনদ সহকারে নিয়ে আসেনি এটা জাকাতের অধ্যায়ের হাদিস এটা ফিতরার হাদিস নয় পরিষ্কার ক্লিয়ার করে দেন তারপরে সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে এগুলো সবই গোপন করে ফেললেন আশ্চর্য হয়ে গেলাম আসেন তারপরে তাদের কিছু দ্বিতীয় একটা দলিল তারা উপস্থাপন করছে আমরা সেই দ্বিতীয় দলিলটাও আমরা তাদের কাছ থেকে দেখি যে তারা দ্বিতীয় দলিল কি উপস্থাপন করছে এবং আমরা তারপরে আবার ইনশাল্লাহ আমরা জবাব দেব দ্বিতীয় দলিল দেখি আমরা নেশার চেষ্টা করি যে তারা দ্বিতীয় দলিল কি দিচ্ছে হ্যাঁ রেজাল করিম আবরারের আমরা দলিল শুনি আচ্ছা সাউন্ড মিউট আছে সম্ভবত ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ যিনি মুসান্নাফ নামে প্রসিদ্ধ কিতাব লিখেছেন যেটা শেখ মোহাম্মদ আওয়ামা দামাত বরকাতুহু আলাইহি তাহকিক তালিক করে ছাপিয়েছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা 10471 নম্বর হাদিস আনিল হাসানি قال لا بأس أن تؤتي الدراهم في صدقة الفطر যদি কেউ সদকায়ে ফিতরে টাকা দ্বারা আদায় করে তাহলে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ যিনি প্রসিদ্ধ তাবিঈ তার মতে কোনো অসুবিধা নেই সে চাইলে টাকা দ্বারা সব আদায় করতে পারে তার আচ্ছা এখানে তীর একটা দলিল নিয়ে এসেছে দুই নম্বর দলিল আমরা এই দলিলটাকেই আবার রিজন ফকির মুখ থেকে আমরা শুনতে চাইছি না মানে একই দলিল যেহেতু তার জন্য আমরা বারবার বিভিন্ন বক্তার কাছে শোনাই উচিত মানে তারা দলিল দিয়েছে যে হাসান বসরি রদিয়াল তালানু একজন বিখ্যাত তাবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই গ্রহণযোগ্য একজন তাবেই তার একটা নফস নকল করেছে যে মানে ফিতরা প্রসঙ্গে যে টাকা দিয়ে ফিতরা দেওয়া প্রসঙ্গে তো আমরা বলবো যে হাসান বস্ত্রী তো একজন তাবি আর তাবিদের কথা বা তাদের আমল কি ওলেমায় দেবন্দের নিকটে হুজাত দলিল এটা যদি আপনারা ক্লিয়ার করতেন তাহলে কত না উত্তম হতো যে হাসান বস্ত্রী একটা কল নিয়ে আসলেন যে বলছেন যে হাসান বস্ত্রী তিনি এই কথাটা মনে করতেন যে টাকা দিয়ে মানে সাদগাতুল ফিতের আদায় করতেন মুসানাফিব নাবি সাহেবার দশ হাজার তিনশো সত্তর আমাদের নুস্খা অনুসারে বর্ণনাটা আছে প্রথম কথা হলো যে হাসান বস্ত্রী তো তাবেই তাবিদের কথা কি আপনাদের নিকটে হুজ্জত একটা বই দেখাই আমাদের ইন্ডিয়া থেকে বই ছাপিয়েছে বইটার নাম হানাফিদের নামাজ বইটার নাম হানাফিদের নামাজ দেবন্দী লেখক মুফতি বশির হাসান কাশেমি বইয়ে দেখেন দেবন্দির ছবি দেওয়া আছে একশো তেত্রিশ পৃষ্ঠায় নারী পুরুষের সলাতের অধ্যায় তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে আমাদের আহানাপের নিকটে তাবিদের কথা তাদের দলিল আমাদের নিকটে হুজ্জত নয় একাধিক জায়গাতে জাস্টিস তাকুসমাই দার্সে তিরমিজিতে দার্স দিতে গিয়ে তিনিও বলেছেন যে তাবিদের মানে কল বা তাদের কথা আমাদের নিকটে আহনাফের নিকটে হুজত না জাফর আহমেদ ওসমানী তিনিও বলেছেন তাবিদের কথা আমাদের নিকটে হুজত নয় একাধিক জায়গাতে বলেছে অথচ নিজের পক্ষে আজকে আপনারা দলিল পেয়েছেন আপনারা বলে দিচ্ছেন যে হ্যাঁ হাসান বসরির এই কল আছে কি দরকার একটা মারফু একটা দলিল পেশ করেন একটা সহি সনদে মৌকুফ একটা রেওয়ায়ত পেশ করেন কিন্তু আপনারা না করে আপনার তাবিদের একটা কল নিয়ে আসলেন তারপরে যদি এই কলটা যদি আমরা ধরে নিই যে ঠিক আছে এই কথাটা আছে যে হাসান এটা মনে করতেন তো এই সনদের মান কি হাসান সহি জাইব কি এটা এটা তো উল্লেখ করতে হবে আপনি বলে দিলেন যে ইমাম বুখারি রহমল্লা উস্তাদদের আবু বাকর নাবি সাহেব রহমল্লা দুশো পঁয়ত্রিশ হিজরিতে অফাত তিনার গ্রন্থে আছে তা তার গ্রন্থে থাকলে কি হাদিস সহি হয়ে যায় এটা কি ওলেমাই মানে দেবন্দীদের মানে আকিদা যে মুস্তানাফে থাকা মানে এই হাদিসটা সহি হয়ে গেল প্রথম কথা হচ্ছে এই হাদিসের মধ্যে একজন রাবি আছে সুফিয়ান আর সৌরি রহমাহুল্লাহ এই রাবির ওপরে অভিযোগ আছে যে তিনি মুদাল্লিস তিনি তাদলিস করতেন আর এই হাদিস তিনি আনান আনানা দিয়ে বর্ণনা করেছে আর এটা একটা মানে আম একটা উসুল কোন মুদালিস রাবি যদি যখন হাদিস বর্ণনা করছে মুদালিস রাবি যার পরে তাদলিসের অভিযোগ আছে সে যদি আনানা দিয়ে হাদিস বর্ণনা করে সেই হাদিসটা সহি নয় যতক্ষণ না পর্যন্ত সে হাদ্দাসানা বা সামা তার শ্রবণ সাব্যস্ত না হচ্ছে অন্য কোনো রেওয়াতের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত এই হাদিসকে সহি বলা যাবে না এটা সকলেই ইজুল আদিল্লাতে ওলেমাই দেবন্দীদের পক্ষ থেকে একশো চুয়ান্ন পৃষ্ঠাতে তিনি লিখে দিয়েছেন যে হ্যাঁ যে মানে মুদালিস রাবির আন আনা দিয়ে হাদিস বর্ণনা করা জায়েজ নয় তারপরে আপনাদেরকে আরো বই দেখাই এ বইটার নাম হচ্ছে হানাফি কেল্লা মুফতি নাসুদ্দিন চাঁদপুরি হানাফি দেবন্দি লেখক তিনিও এ বইটার একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে তাদলিস মিথ্যার নামান্তর তাদলিস মিথ্যার নামান্তর বাংলাদেশের লেখক মাওলানা আব্দুল মতিন সাহেব দলিল সহ নামাজের মাসাইলে তিনি সাতাশি নম্বর পৃষ্ঠাতে আল্লাহ একটা দলিল খণ্ডন করতে গিয়ে তিনিও বলেছে যে মানে মুদালিস রাবি তথা তাদলিস এটা সূত্র বিচ্ছিন্নতার একটা অংশ মাত্র নাসিরুদ্দিন চাঁদপুরি বলছেন যে তাদলিস মুদালিস রাবি এটা হচ্ছে মানে মূলত কি এটা মিথ্যা নামান্তর এই সনদ মিথ্যা নামান্তর আব্দুল মতিন সাহেব বাংলাদেশি তিনি বলছেন যে তাদলিস বা মুদালিস রাবি এটা মানে সূত্র বিচ্ছিন্নের একটা অংশ আর একটা আছে কফিল উদ্দিন সালেহি কফিল উদ্দিন সরকার সালেহি যার জবাব আমরা দিয়েছিলাম হক বাতিলের লড়াই চারশো সাতষট্টি পৃষ্ঠার শেষ লাইনটা তিনি লিখেছেন তিনি বলছেন এইভাবে যে এই সনদের মধ্যে ইসাহাক রয়েছেন ইবনে ইসাহাক রয়েছেন যিনি মুদাল্লিস আর তিনি হাদিসটা আনা দিয়ে বর্ণনা করেছে এই জন্য হাদিসটা জাইব তার মানে আহানাবদের ওসুল থেকে পাঁচটা দলিল পেশ করলাম ইজুল আদিল্লা থেকে আল্লামা বদরুদ্দিন আইনে হানাফি তিনিও একাধিক জায়গায় আলোচনা করেছে আলাবিনাইয়ার মধ্যে উমদাতুল কারির মধ্যে যে মুদালিস আন আনা দিয়ে হাদিস বর্ণনা করলে তার হাদিস সহি নয় যতক্ষণ না পর্যন্ত তার সামা প্রমাণিত হয় তো আপনার সুফিয়ান সাউরি থেকে এই যে মানে হাসান বস্তির যে কলটা দিয়েছেন সুফিয়ান সাউরি বিখ্যাত মুদালিস রাবি কোনো সন্দেহ নেই আসমান মুদালিসিন দেখেন প্রথম খণ্ড একান্ন পৃষ্ঠা রাবি নাম্বার আঠারো দেখেন এবং মানে উমদাতুল কারি তৃতীয় খণ্ডের একশো বারো পৃষ্ঠাতে আল্লামা বদরুদ্দিন আইনি হানাপি তিনি বলেছেন যে মুদাল ইসরাবির আনানা এটা গ্রহণযোগ্য নয় যতক্ষণ না তার সামা প্রমাণিত হয় তো হাসান বস্ত্রী এই কলটা কিভাবে আপনার পেশ করছেন যখন আপনারা বলছেন যে মুদাল ইসরাবির আনানা দিয়ে হাদিস বর্ণনা করা জায়েজ নয় তারপর আপনার দলিল পেশ করছেন আশ্চর্য হয়ে গেলাম আসেন তারপরে আমরা আর একটা রিওয়ায়ত তাদের কাছ থেকে আমরা শ্রবণ করি আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত জবাব দেব দেখি কি বলে তারপরে তারপর মুসান্নাফ ইবনে আবি শাইবা 10472 নম্বর হাদিসটা আমি আপনাদেরকে একটু শোনাই আহ, জুহাইর রাহিমাহুল্লাহ বলেন আবু ইসহাককে আমি বলতে শুনেছি আদরাকতুহুম وهم يعطون في صدقة رمضان الدراهم في صدقة رمضان الدراهم بقيمة الطعام যে আমি সাহাবা একরামকে পেয়েছি তারা রমজানের সদকায়ে ফিতর খাবারের জায়গায় আহ, টাকা দ্বারা আদায় করেছে তারা এখানে আহ, আবু ইসহাক আহ, সাহাবাদের আমল তো উল্লেখ করেছেন যে সাহাবা একরাম তার ফিতির আদায় করেছে টাকা দ্বারা কিসের জায়গায় খাবারের জায়গায় তাহলে বোঝা গেল আমাদের ডক্টর কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম আব্দুল যে কথা বলেন এটা কিয়াস এটার পিছনে কোনো দলিল নেই ওনাদের কথা পুরোটাই বিভ্রান্তি পুরোটাই মিথ্যা পুরোটাই বানোয়াট কথা কারণ আমরা প্রথমে বোখারিতে পেলাম তারপর মুসান্নাফ ইবনে আবি সাহেব হাদিস পেলাম তারপর মুসান্নাফ ইবনে আবি সাহেব আচ্ছা এখানে আর একটা দলিল পেশ করেছে মুসান্নাফ ইবনে আবি সাহেবা থেকে শ্রোতা মণ্ডলী আপনারা সকলে শুনেছেন তিনি তৃতীয় একটা দলিল পেশ করলেন যে জোয়াহির রহিমাহুল্লাহ তিনি একজন তাবেই তিনি আবু ইসাহাকা সাবেই থেকে শুনেছেন মানে বর্ণনা করছেন এইভাবে যে তাদের জমানাতে কি হতো যে খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে ই দেওয়া হতো ফিতরা দেওয়া হতো আপনারা এই দলিলটা তাদের কাছে শুনেছেন প্রথম কথা হচ্ছে এটা যে তারা এই দলটা পেশ করছে তারপরে বলো মুজাফর বা আব্দুর রাজাক যে কথা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন আমাদের কথা হচ্ছে এটা যে ভাই দলিল পেশ করছেন দলিলের সনদগুলো একটু পেশ করেন একটু তাহাকে করে দেখান আল্লামা আউ আউআমা তিনি তাহাকে করেছেন ঠিক আছে তার তাহাকিকটা আমরাও দেখেছি তো আমাদের কথা হচ্ছে যে আপনি এখানে প্রথমত কয়েকটা কথা বলেছেন আমরা জব দিব মুসান্নাফ ইবনে আবি সাহেবার হাদিস নাম্বার দশ হাজার তিনশো একাত্তর যেটা জাহির রহিমাল্লাহতে বর্ণনা করছেন যে আবু ইসাহ সাহাবিকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে আমি তাদের তথা তিনি অনুবাদ করেছেন সাহাবিদের <laughs> যদি সাহাবি না তাবি এটা নিক তেলাপ আছে তারপরে বলছি যে তাদের কথা যে সাহাবিদের এই অবস্থা পেয়েছে তারা রামাজান মাসে সাদগাদুল ফিতর খাদ্যের বিনিময়ে টাকা দ্বারা দিয়েছেন আমাদের এখানে দাবি হচ্ছে এটা এ সনদ সহি নয় এ সনদ সহি নয় বেশ কিছু কারণ আছে তার প্রথম কারণ হচ্ছে এটা যে এই যে আপনি আবি ইসাক সাহাবি ঈদ রহিমাল্লাহর কথা যে আপনি নকল করলেন এই আবি ইসাক সাহেব মানে সাহাবি ই রহিমাহুল্লাহ কে ইনি কি গ্রহণযোগ্য রাবি ইনি কি সেকারাবি জমহুর মুহাদ্দিসগণ যারা রিজাল শাস্ত্রে বেত্তাগণ পণ্ডিতগণ তারা কি বলেছে আবু ইসাক সাবিহি প্রথম অভিযোগ হচ্ছে তিনি একজন মুদালিস রাবি যে কোনো আসমাল মুদালিস গ্রন্থ দেখেন তিনি একজন মুদালিস রাবি এর মধ্যে সন্দেহ নেই দুই নম্বর বিষয় যে আবি ইসাক সাবি রহিমাহুল্লাহ তার শেষ জীবনে তার শেষ জীবনে তার স্মৃতি তথা তার মস্তিষ্ক বিকৃত হয়েছিল এই অভিযোগ রিজাল শাস্ত্রে মজুদ আছে আর একজন নাই বিশ জনের অধিক যে কোনো রেজাল্ট শাস্ত্রে এই শেখ সাবি প্রসঙ্গে পড়েন আপনি দেখবেন প্রত্যেকে উল্লেখ করেছে যে শেখ সাবি রহমহল্লা তার শেষ জীবনে মস্তিষ্ক বিকৃত ঘটেছিল আপনারা তারপরে এই দলিলটা পেশ করছেন আসেন আমরা কয়েকটা দলিল আপনাদের সঙ্গে শুধু শেয়ার করব রেফারেন্স আমরা কিছু দেব যে আবি ইসাক সাবেই রহিমাহুল্লাহ তার শেষ জীবনে মস্তিষ্ক বিকৃত হয়েছিল এবং তিনি মুদালিস আরবি আসমাল মুদালিসের যে কোনো গ্রন্থ পড়েন মুদালিসের তার মানে তাদলিসের অভিযোগ আছে দুই নম্বর তার মস্তিষ্ক বিকৃত ঘটেছিল আমরা কয়েকটা দলিল মহাদিস ইমাম ইবনু সাদ রহিমাহুল্লাহ দুশো তিরিশ হিজড়িতে তিনি মৃত্যুবরণ করে তার তাবাক্কাতুল মানে তাবাক্কাতুল কুবরা প্রথম খণ্ড দুশো চল্লিশ পৃষ্ঠাতে তিনি কথা নকল করেছেন যে এই আবি ইসাহাকা সাবেই তিনি একশো উনত্রিশ হিজড়িতে মৃত্যুবরণ করেন আর তার শেষ জীবনে মস্তিষ্ক বিকৃত ঘটেছিল ইয়াহিয়া ইবনু মাইন রহিমাহুল্লাহ যারা হানাফিরা দাবি করে ইনি একজন হানাফি ছিলেন দুশো তেত্রিশ হিতে মৃত্যুবরণ করেন তিনিও বলেছেন যে আবিসেক সাবেই তিনি একজন মানে তার শেষ জীবনের স্মৃতি মস্তিষ্ক এটা বিকৃত ঘটেছিল তিন নম্বর দলিল ইমাম আবু দাউদ আশিজিস্তানি দুশো পঁচাত্তর হিজড়িতে মৃত্যুবরণ করেন তিনিও দাবি করেছেন তিনিও দাবি করেছেন যে কথাটাই যে এই আবি ইসাক সাহাবি রহমাহুল্লাহ তিনিও মানে তিনি শেষ জীবনে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল চার নম্বর দলিল যে ইমাম ইবনু সোয়ালেহ রাইমাহুল্লাহ ছশো তেতাল্লিশিতে মৃত্যু তিনি বলেছেন একই কথা যে তার এই শেষ জীবনে মস্তিষ্ক বিকৃত ঘটেছিল আল্লামা ইমাম নবী রহমহল্লা ছশো ছিয়াত্তর হিজড়িতে মৃত্যু তিনিও বলেছেন একই কথা মানে একাধিক আপনারা যে কোনো জায়গাতে থেকে যদি পড়েন আবিসাক সাবি রহমহল্লা যদি রিজাল্ট পড়েন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন যে তার শেষ জীবনে মস্তিষ্ক বিকৃত ঘটেছিল এখন কিছু কিছু প্রশ্ন আসতে পারে যে তার শেষ জীবনে তার মস্তিষ্ক বিকৃত ঘটেছিল তার মানে অসুল হচ্ছে এটাই তার আগের জীবনের যদি কেউ হাদিস বর্ণনা করে বা শ্রবণ করে তাহলে সে হাদিসগুলো সহি কিন্তু মস্তিষ্ক বিকৃত ঘটার পরে যারা হাদিস তার কাছে শ্রবণ করছে বা বর্ণনা করছে এই হাদিসগুলো সহি নয় এটা হচ্ছে অসুল এখন আমাদেরকে দেখতে হবে যে আবি ইসাক সাবির যে কলটা মানে যে ঘটনা তিনি বর্ণনা করছেন এটা কি এই জুয়াহির বিন মবিয়া তিনি কি তার মস্তিষ্ক বিকৃত ঘটার আগে তার কাছ থেকে ঘটনা শুনেছেন না পরে শ্রবণটা কখন করেছেন যদি জুহাইর বিন মবিয়া তিনি মস্তিষ্ক বিকৃত হওয়ার আগে থেকে যদি শুনে থাকেন তবে হাদিস সনদ সহিব আর যদি জুহাইর মানে জুহাইর বিন মবিয়া এই আবিসাক সাবির মস্তিষ্ক বিকৃত হওয়ার পরে শুনে থাকেন তাহলে অবশ্যই সনদটা যাই এই উসুলটা বুঝতে হবে তো আমাদের তাহাকিক করে আমরা যেটা দেখলাম যে জুহাইর বিন মবিয়া রদি রাহিমাহুল্লাহ তার কাছ থেকে আবিসেক সাবি আবিসেক সাবির কাছ থেকে কখন শুনেছে তো আমাদের তাহাকিক আমাদের গবেষণা যে আবিসেক সাবির মস্তিষ্ক বিকৃত ঘটার পরেই জহির বিন মবিয়া রহিমাহুল্লাহ তিনি শ্রবণ করেছেন কথাটা বুঝতে হবে যে এটা হচ্ছে মূল পয়েন্ট এই হাদিসকে সহিনা জয়ীব এটা দেখার জন্য যে আবিসাক সাবি তিনি একদম মস্তিষ্ক বিকৃত হয়েছিল শেষ জীবনে প্রথম জীবন তার ভালোই ছিল তাই প্রথম জীবনে কেউ যদি তার কাছে হাদিস শ্রবণ করেছে তাহলে হাদিসগুলো সহি কিন্তু মস্তিষ্ক বিকৃত ঘটার পরে যদি হাদিসকে শ্রবণ করে থাকে এই হাদিসগুলো জয়ীব তো এখন প্রশ্ন হচ্ছে এটা আসবে যে এই তাহলে জহির বিন মিয়া রদি রহিমাহুল্লাহ তিনি আবিসাক সাবির কাছ থেকে কখন শুনেছেন শেষ জীবনে শুনেছেন না প্রথম জীবনে আমাদের দাবি শেষ জীবনে মস্তিষ্ক বিকৃত ঘটার পরে এর প্রমাণ আমরা কিছু দলিল পেশ করব আল্লামা ইমাম ইজালি রহিমাহুল্লাহ মুতাফাদুশে একষট্টি হিজড়িতে তিনিও দাবি করেছেন তিনিও দাবি করেছেন এইভাবে যে জুয়াইর বিন মবিয়া আবি ইসাক সাবি থেকে শুনেছেন মানে কখন শেষ জীবনে ইমাম জুরা ইমাম জুরা আর রাজি রহিমাহুল্লাহ দুশো চৌষট্টি হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন তিনিও বলেছেন যে এই মবিয়া মানে জুহাইর বিন মবিয়া নিশ্চয়ই আবি ইসাহাক মানে আবি ইসাহাকের মস্তিষ্ক বিকৃত ঘটার পরে শুনেছেন এটা বিভিন্ন জায়গাতে প্রমাণিত আছে আমি শুধু দলিলগুলো আপনাকে দিয়ে যাই ইমাম আবি হাতেম রহিমহল্লা তিনশো সাতাশি দিতে মৃত্যুবরণ করেন তিনিও একই দাবি করেছেন আপনি দলিলগুলো দেখতে পারেন যার তাদিল ইমাম আদি আবি হাতেমের তৃতীয় খণ্ডের পাঁচশো উননব্বই পৃষ্ঠায় যে জুয়াহির বিন মবিয়া আবি শেখ সাবির মস্তিষ্ক বিকৃত ঘটার পরে তিনি হাদিস শ্রবণ করেছেন তিনি আগে শ্রবণ করেননি ইমাম সুবা ইমাম সুবা তিনি কিন্তু জয় মানে আবিসেক সাহাবি থেকে তিনি কখন শ্রবণ করেছেন আগে তার জন্য ইমাম সুবার হাদিসগুলো সহি হবে কিন্তু জোহেরের হাদিসগুলো সহি নয় কারণ একটাই যে তিনি মস্তিষ্ক বিকৃত ঘটার পরে তিনি এই কথাগুলো শ্রবণ করেছেন ইমাম কর্তুবী রহমাউল্লাহ তার কথা নকল করা আছে শেখ সোহেব আরনাউত রহমাহুল্লাহ দুশো তেরো চোদ্দশো আটত্রিশ হিজড়িতে মৃত্যুবরণ করলো কিছুদিন আগে তিনিও এই দাবি করেছেন তার মুসনাদ আহমেদ আর ইসালাহ আঠারো খন্ডের চারশো দশ পৃষ্ঠা এবং মুসনাদ আহমেদের দ্বিতীয় খন্ডের একশো চুয়াত্তর পৃষ্ঠায় তিনিও ফুটনোটে তিনি কথা বলেছেন নিশ্চয় জুহাইর বিন মবিয়া আবি ইসাক সাবি থেকে মস্তিষ্ক বিকৃতর পরে শুনেছেন তার মানে বোঝা গেল যে আবি ইসাক সাবি থেকে যে বর্ণনা তারা পেশ করছে যে সাহাবিদের জামানায় যদি সাহাবি তাবি এটা একটি বিষয় তো তারপরে সাহাবিদের জামানাতে এই ঘটনা ঘটেছে কিন্তু এই সহি নয় কারণ এটাই যে এই জহির বিন মবিয়া তিনি আবিসাক সাবের কাছে শুনেছে মস্তিষ্ক বিকৃতর পরে অতবে হাদিস সহি নয় সহি নয় এটা সহি নয় কোনোভাবেই তারপরে আমরা এখানে যদি মানে আরো আমরা এই হাদিসটাকে সর্বাধিক মানে একথা বলতে পারি যে তারা হুম শব্দের অনুবাদ করতে গিয়ে বলছে সাহাবি আমাদের কাছে তাদের কাছে অনুরোধ যে হুম দিয়ে যে আপনারা সাহাবিগণ এই আমলটা করেছে তো কোন সাহাবি তার টাকা দিয়ে ফিতরা আদায় করেছে একটা দলিল একটা প্রমাণ পেশ করেন তাহলে তো হয়ে যায় যে কোন সাহাবি এই কাজটা বা এই আমলটা করেছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করেছে আপনারা হুমের অনুবাদ সাহাবি করে ফেলছেন যাই হোক আমরা এই আবু ইসাক সাবির যে বর্ণন পেশ করেছে এটা সহি নয় কারণ আবি ইসাক সাবির মস্তিষ্ক বিকৃত পরেই এ জহের বিন মবিয়া তিনি হাদিস স্থাপন করেছে এই জন্য জাইব দুই নম্বর পয়েন্ট যে হাদিসের যে আবি ইসাক সাবি তারপরে মুদালিস রাবি আছে তারপরে মস্তিষ্ক বিকৃতর অভিযোগটাও আছে সার্বিকভাবে এখন ওলমাই দেবনকে প্রমাণ করতে হবে যে জহের বিন মবিয়া তিনি আবি ইসাক সাবির কাছ থেকে হাদিস শ্রবণ করেছে কখন তিনি করেছেন আগের জীবনে তবে হাদিসটাকে সেই প্রমাণ করা সম্ভব নচেত মানে সম্ভব নয় কেন তিনি পরে একথা একাধিক আইম্মা তারা বলে গেছেন আমরা শুধুমাত্র মানে যেহেতু কি আলোচনা এত আলোচনা না করা উচিত তারপরে শুধুমাত্র পয়েন্টগুলো উপস্থাপন করলাম তাহাকে একটা পেশ করলাম যারা গবেষক তারা এখান থেকে দলিল আরো খুঁজে খুঁজে বের করতে পারবে তা আসেন আমরা আরো কিছু দলিল তাদের কাছ থেকে শুনবো আর একটা দলিল তিনি দিয়েছেন এটা শেষ দলিল দিয়েছেন দেখি শেষ দলিলটা তিনি কি বলেন শেষ একটা দলিল তিনি দিয়েছেন কি দলিল সাবমিট করেছে করতেন তাহলে যেটা পক্ষে আমরা রাসূল মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাদিস পেলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস পেলাম সাহাবা তাহলে যেটা পক্ষে আমরা রাসূল মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাদিস পেলাম عن عطاء أن عمر كان يأخذ العروض في الصدقة من الورق وغيرها আচ্ছা এখানে তিনি আরেকটা দলিল পেশ করেছেন আপনারা ইতিমধ্যে শ্রবণ করেছেন যে আতা থেকে ওমর বিন খাত্তাব একটা বর্ণনা এসেছে যে আতা থেকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এসেছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করা হতো আতা থেকে ওমর বিন খাত্তাব তারা দলিল পেশ করে তারা স্থির থাকছে তারা মানে তাহাকিকটা পেশ করছে না যে এর ব্যাপারে মানে হাদিসটা সহিনা জয়ীব না মৌজু না কি একটা কিছু একটা বলবে মানে তাদের হাদিস পেয়েছে তারা পেশ করে দিচ্ছে আরে ভাই আমরা কখনো বলেছি যে এই মর্মে কোনো হাদিসই নাই আরে ভাই আমরা বলি যে এই মর্মে হাদিস আছে হাদিসগুলো জয়ীব হাদিসগুলো গ্রহণযোগ্য নয় আমলযোগ্য নয় বেরেলবিরা তো প্রচুর পরিমাণে দলিল দিচ্ছে আপনি রেজাল করিম আবার নিজেই বেরেলবিদের অনেক দলিল নিয়ে আসছে তারপরে খুব সুন্দর করে তাহাকিক করে বলছে জয়ীব এটা জাল এটা ইনকেতা এটা মুরসাল তিনি পেশ করছেন ওদের বেলাতে আপনি মহাকিক সাহেব কিন্তু নিজে যখন দলিলটা পেশ করছেন তখন তো আপনি নিজের দলিলগুলোকে এভাবে এত সুন্দরভাবে হ্যাঁ, আপনি তাহাকে করছেন না কেন ইলিমের ময়দান মানুষ যারা আছে সাধারণ জনসাধারণ এদেরকে হকটাকে পৌঁছে দেন বলেন যে হ্যাঁ টাকা দিয়ে ফিতরার ব্যাপারে কিছু বর্ণনা পাওয়া যায় যেগুলো সনদ সহি নয় এগুলো জয়ীফ বলেন আর যেটা খাদ্যদ্রব্য দিয়ে মানে মানে ফিতরা দেওয়ার যে হাদিসগুলো এসেছে সহি বুখারি মুসলিমের হাদিস কেন আপনারা বলছেন না আবার আপনারা জাকাতের হাদিসকে ফিতরার মধ্যে নিয়ে চলে আসছেন যে হাদিসে ফিতরার কথা নাই ওগুলোকে আপনি দলিল বানিয়ে দিচ্ছেন ইনকেতা মুনকাতি রেওয়াজ গুলোকে আপনি দলিল বানিয়ে দিচ্ছেন আশ্চর্য তারপর তিনি যে দলিলটা পেশ করেছে আমরা এখানে সংক্ষিপ্ত শুধুমাত্র জবাব দেব যে ওমর বিন খাতাব আতা থেকে যে ওমর বিন খাতাব যে টাকা দিয়ে ফিতরা দেওয়া প্রসঙ্গে মুসানাফিব নাবি সাহেবা দশ হাজার চারশো আটত্রিশে আমাদের যে নুসখা আছে এটা অনুসারে এবং জামিউল হাদিস উনত্রিশ হাজার বাষট্টি এবং কাঞ্জুল উম্মাল হাদিস নয় সত্তর হাজার একাশিতে এসেছে আমাদের যেটা তাখরিজ তো এই হাদিসের তিনি পেশ করে থেমে গেলেন আমাদের এই হাদিসের প্রতি অভিযোগ হচ্ছে এখানে লাইস বিন আবি সোয়াইম রহিমাহুল্লাহ একজন রাবি আছেন যিনি জাইফ রাবি তার উপরে একাধিক মহাদ্দেশগণ মানে জমহুর কমপক্ষে বিশ জন মহাদ্দেশ তার উপরে অভিযোগ করেছে আমাদের যা তাহাকি বিশ জন মহাদ্দেশ তার উপরে আপত্তি করেছে যে তিনি জাইব রাবি তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না তিনি মাত্র একাধিক আলোচনা করেছে তার ব্যাপারে তারপর আপনারা এই লাইজ বিন আবি সালাইমের একটা জয়ীব রিবাদকে আপনারা নিয়ে চলে আসছেন এসে বলছেন যে হ্যাঁ টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে অথচ বুখারি মুসলিমে দ্রব্যের হাদিস মজুদ আছে তারপর আবার টাকা দেওয়াকে প্রাধান্য আপনারা দিচ্ছেন যে না এটাই এখন বেশি উত্তম এটা বেশি ভালো যুক্তি ফিট করছেন আশ্চর্য রসুলের হাদিস পরে থাকলো সেই বুখারি মুসলিমের হাদিস আপনারা স্বীকার করছেন তারপর আপনার টাকা দিয়ে ফিতরার ব্যাপারে আপনার মানুষকে উদ্বুদ্ধ করছেন এটা কেমন জিনিস রসুল সুন্নাত থাকতে গিয়ে নিজেদের কিয়াসের কিয়াসি বক্তৃতাকে আপনারা বেশি উদ্বুদ্ধ করছেন টাকা দিয়ে ফিতরা দিবেন আপনি দেন এটা নিয়ে আমি মাস্তারা দিতে আসছিনি আমি বলতে চাইছি এটা যে আপনারা রসুলের সুন্নাত সহি বুখারি মুসলিমের হাদিস থাকতে জয়ীব আপনাদের মন গড়া কিছু যুক্তি দিয়ে আপনারা বিশ্বনবী সুন্নাতকে পেছনে ফেলে দিয়ে আপনারা টাকা দিয়াকে মানুষের কাছে উদ্বুদ্ধ করছেন এটা কেমন এটা কেমন আহলে সুন্নাল জামাত আপনার দাবি করছেন আপনার আহলে সুন্নাওয়াল জামাত সুন্নাতের নামগন্ধ নয় আপনার সুন্নি না টুন্নি মাপ চাইছি তো আপনারা সুন্নাতের কথা বলছেন আপনার আহলু সুন্নার নাম লাগিয়েছেন অজয় রসুলের সুন্নাকে কিয়াস দিয়ে বাতিল করে দিচ্ছেন যুক্তি দিয়ে বাতিল করে দিচ্ছেন তাবিল করছেন আশ্চর্য হয়ে গেলাম আসেন যে মুসান্নাবিব নাবি সাহেবার আতা থেকে ওমর বিন খাত্তাবের যে রেওয়াতটা বর্ণনা করেছে এখানে একজন রাবে আছে লাইজ বিন আবি সোয়াইম রহমহল্লা তারপরে কিছু মহাদিসের আমরা অভিযোগ আমরা নকল করি ইয়াহিবনু মাইম দুশো তেত্রিশিতে মৃত্যুবরণ করে তিনি তাকে জাইব বলেছেন তারিখ ইয়াহিবনু মাইন যেটা দারিমির বর্ণনা দুরির বর্ণনা না দারিমির বর্ণনা রাবি নাম্বার সাতশো কুড়িতে তার উপর অভিযোগ মজুদ আছে ইমাম জাজানি রাহিমহল্লা দুশো উনষাট হিজড়িতে তিনি মৃত্যুবরণ করে তাকে মানে জাইব বলেছেন এবং বলেছে তিনি মজবুত রাবি নন আহলু রিজাল রাবি নাম্বার একশো বত্রিশ ইমাম নাসাই রহমাহুল্লাহ তাকে তার জুয়াফল মাতরুকিন রাবি নম্বর পাঁচশো এগারো তার জৈব গ্রন্থে যেসব রাবিরা জৈব ওই গ্রন্থে তিনি নকল করেছেন ইমাম ইবন হিব্বান তিনি লম্বা আলোচনা করেছেন তার মধ্যে কয়েকটা যারা তিনি পেশ করেছেন তিনি বলছেন তিনি ইবাদত গুজার একজন বান্দা ছিলেন দুই তার শেষ বয়সে মস্তিষ্ক খারাপ হয়ে গিয়েছিল এলাইজ বিন আবি ইসলামের শেষ জীবনে মস্তিষ্ক খারাপ হয়ে গিয়েছিল যেমন আবু ইসাকে সাবির মস্তিষ্ক বিকৃত হয়েছিল ঠিক এই লাইজ বিন আবি ইসলামে তারও মস্তিষ্ক বিকৃত ঘটেছিল যেটা ইমাম হিব্বান তিনশো চুয়ান্নতে মৃত্যুবরণ করে তিনি নকল করেছেন তারপর তিনি বলছেন এমনকি তিনি বুঝতে মানে তিনি অনেক কিছু বর্ণনা ভুল করতেন উল্টো পাল্টা করে ফেলতেন মানে হাদিস বর্ণনা করতে গিয়ে সমস্ত যারাগুলো আছে আল মাজরুহীন রাবি নাম্বার নয়শো ছয় ইমাম আবি হাতেম তিনশো পঁয়ষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেন তিনিও মানে অনেকগুলো যারা নকল করেছে বিশেষ করে আল কামিল দেখবেন রাবি নম্বর ষোলোশো সতেরো তিনি অনেকগুলো যারা নকল করেছেন ইমাম আবি হাতেম অনেকগুলো মহাদিসের যারা নকল করেছে যে লাইজ বিন আবি ইসলাইম তিনি জাইফ তিনি মাতরুক তিনি দুর্বল রাবি এ বিষয়ে ছয় নম্বর হাফেজ ইবনে শাহিন তিনশো পঁচাশি হিজড়িতে মৃত্যুবরণ করে তাকে জাইফ এবং কাজদাব মিথ্যুক বলেছে আসমাউল জফা ওয়াল কাজদাবিন রাবি নাম্বার পাঁচশো একত্রিশ মানে একটা বইয়ের আলাদাভাবে মহাদিসগণ রচনা করেছেন যে কোন কোন রাবিগুলো তারা কাজদাব মিথ্যুক ছিল তো ইমাম ইবনু শাহিন তিনশো পঁচাশি হিজড়িতে মৃত্যুবরণ করে এই রাবি লাইজ আবি সুলাইমকে তিনি এই তার নিজ গ্রন্থে পাঁচশো একত্রিশ নাম্বার জীবনীতে উল্লেখ করেছে যে তিনি কাজজাব ছিলেন তিনি জেপ রাবি ছিলেন সাত নম্বর পয়েন্ট ইমাম ইমাম ইবনু জাউজি রহমাহুল্লাহ জাউজি রহমাল্লাহ পাঁচশো সাতানব্বই হিজড়িতে মৃত্যু তিনি তাকে জেব বলেছেন আর তাহাকিক ফি মাসাইল মাসাইলিল খিলাফ রাবিন মানে হাদিস নাম্বার এক হাজার তিনশো পনেরোর কমেন্টারিতে আরো তিনি মানে তাকে জোয়াফল মাত্র কিনে দু হাজার নম্বর মানে জীবনীতে ইমাম জজির রহমহল্লা তার জোয়াফাল মাত্রুকিনে এলাইস বিন আবি ইসলামকে নকল করেছেন এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় তার নিকটে তিনি জাইফ এবং তার হাদিস গ্রহণযোগ্য না আবুল হাসান ইবনু কাত্তান রহমাহুল্লাহ ছয়শো আঠাশিতে মৃত্যুবরণ করে তিনিও বলেছেন তার হাদিস জয়ীব তার হিফজে দুর্বল ছিল এমনকি হানাফিদের মধ্যে হাফেজ জাইলাই রহমাহুল্লাহ সাতশো বাষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করে তিনিও অনেকগুলো বিরূপ মন্তব্য করেছে এই ব্যাপারে নাজবুর রায়াত দ্বিতীয় খণ্ডে চারশো পঁচাত্তর পৃষ্ঠা এবং চতুর্থ খণ্ডে তিনশো ত্রিশ পৃষ্ঠা ইমাম হাইসামি রহমাহুল্লাহ আটশো সাত হিজড়িতে মৃত্যু তিনিও তাকে মুদালিস রাবি বলেছে ইমাম হাইসামি তাকে মুদালিস রাবি বলেছে মাজমাজ জাওয়াইদ হাদিস মাজ ছ হাজার তিনশো চৌষট্টি হাফেজ ইমাম হাজার আসকালীন রহমাহুল্লাহ তিনি তার মস্তিষ্ক বিকৃত হওয়ার কিছু কথা নকল করেছেন আরো মানে অনেকগুলো তিনি যারাও নকল করেছেন ইমাম হাজার আসকালীন তাহাজবুত মানে তাকরিবু তাহাজিব রাবি নাম্বার পাঁচ হাজার ছয়শো পঁচাশি তো আমরা মাত্র এখানে তেরোখানা নকল করলাম বিস্তারিত জানার জন্য আলবান নাসরুদ্দিন আলবানীর চোদ্দশো কুড়ি হিজিতে মৃত্যুবরণ করে তার সিলসিলা হাদিসে সাহিহা হাদিস না দুশো চুয়ান্নতে বিস্তারিত দেখতে পারেন আর এই রাবি রাইস বিন আবি সালিম প্রসঙ্গে কিছু তাদিল নকল আছে ইমাম মুসলিম ইমাম ইজালি রহমহল্লা দুজন তাদিল করেছে তবে মনে রাখবেন জমহুররা যে রাবির উপরে মানে অভিযোগ করে যারা করে আর কম সংখ্যক যদি তাদিল করে তো জামহুরের কথাটা গ্রহণযোগ্য হয় অধিকাংশ মহাদিস যদি অভিযোগ করে দু চারজন যদি তাকে সেকা গ্রহণযোগ্য বলে তো দু চারজনের কথাটা গ্রহণযোগ্য নয় এটা হানাফিদের রসুল রুদ্দুল মুক্তা প্রথম খণ্ড আঠান্ন পৃষ্ঠাতে তারা নকল করেছে এবং বিশেষ করে মহাদিসদের এটা আম একটা অসুল যে জমহুরদের কথা রিজাল শাস্ত্রে প্রাধান্য পাই এটা স্পষ্ট দলিল তো আমরা শুধুমাত্র এখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু তাহাকে পেশ করলাম যাই হোক আপনারা যারা দলিলগুলো শুনেছেন যে তারা চারটে দলিল পেশ করেছে এবং যুক্তি প্রথম ইমাম বুখারির হাদিস তারপরে মুসান আবি সেবাতে আতা থেকে ইবনু ওমর তারপরে আবিসাক সাবের দলিল তারপরে হাসান বস্ত্রীর দলিল সবগুলো জৈব একটাও সই নাই আর বুখারির দলিল তো আমরা খনন করেছি এবং তাদের যে যুক্তি যে মানুষকে টাকা দিলেই ভালো যা ইচ্ছা তাই কিনে নিবে কিন্তু আমরা বলবো তাহলে একই ব্যাপার আপনার কোরবানি দেওয়া বন্ধ করে দেন টাকা দিয়ে দেন মানুষকে যা ইচ্ছা জামা কাপড় প্যান্ট শাক সবজি মাছ মাংস যা ইচ্ছা তাই কিনে নিবে তাই আপনার যুক্তিটা আমার মহান সত্য আলোচনা কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ বিশ্বনবীর সুন্নাতি দ্রব্য যেহেতু পৃথিবীতে মজুদ আছে বিশ্বনবীর কথা যেহেতু সেই সনদে বর্ণনা পাওয়া যায় সে বুখারি মুসলিমে আল্লাহ আম জনসাধারণকে সাধারণ মানুষকে বিশ্বনবীর সুন্নাক উপরে অকাট্যভাবে দাঁড়িয়ে আমল করা তৌফিক দান করো এবং সামনে রামাদান মাস যেটা আছে আমরা যেন খাদ্য দ্রব্য দিয়েই আমরা ফিতরা আদায় করতে পারি আল্লাহ সুমতাল আমাদেরকে সে তৌফিকটা তুমি দাও আর খাদ্য দ্রব্য কতটা দিবেন একসা একসা খাদ্যদ্রব্য দিবেন হাফসা নয় একসা খাদ্যদ্রব্য দিবেন এটাই জমহুরদের মত এ বিষয়ে আমরা একটা স্বতন্ত্র আলোচনা করব যে ফিদরা একসা হবে না হাফসা ইনশাল্লাহ তাহাকে আমরা আলোচনা আপনার সামনে পেশ করবো মোহন সত্তাহ কাছে দোয়া এ প্রথম আল্লাহ তালা যারা বিশ্বনবী সুন্নাতকে সহিসূত্রের সুন্নাতগুলোকে তারা সমাজ থেকে সরে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আর নিজেদের কিয়াসকে নিজেদের যুক্তিকে নিজের নাফসকে তারা অগ্রাধিকার দিতে চেষ্টা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব ওলেমাই সু এদের থেকে দূরে থাকা তৌফিক দান করো আল্লাহুমা আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকের মত আমরা আলোচনা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম